তিনশো ফিট রোডের বিআরটিসি বাসের দুর্নীতি দেখার কি কেউ নাই তাহলে একটু খুলেই বলতে চাই কুড়িল থেকে তিনশো ফিট হয়ে প্রতিদিনই গাউসিয়া পর্যন্ত বিআরটিসি বাস চলে শত শত লোক এই গাড়িতে যাতায়াত করে কিন্তু দুর্ভোগ যেন শেষই হচ্ছে না যাত্রীরা বিআরটিসি বাসের কাছে যেন জিম্মি এসব দেখার কি কেউ নাই যেমন লক্কর ঝক্কর ফিটনেসবিহীন ভাঙ্গা গাড়ি ঝাঁকুনি খেয়ে যাত্রীরা ফিরেন বাড়ি যাত্রীর অবস্থা বেহাল দশা কিছু যাত্রী আছেন বসা আবার কিছু যাত্রী আছেন দাঁড়িয়ে কন্ট্যাক্টদারের খেয়াল খুশি মতো ভাড়াটা নেন বাড়িয়ে যেমন দশ টাকার ভাড়া তিরিশ টাকা প্রায় সময় রাস্তায় বিকল হয়ে পড়ে এই গাড়ি এক গাড়ি যাত্রী তুলে দেন আরেক গাড়িতে ভাঙ্গাচুরা এই গাড়িতে উঠলে প্রত্যেক যাত্রীর মনেই থাকে ভয় কখন জানি এই গাড়িটা রাস্তায় বিকল হয় তাই সাধারণ জনগণের একটাই চাওয়া নতুন গাড়ি দিয়ে সঠিক ভাড়া নেওয়া ডেক্স রিপোর্ট রুবায়ত মোরল দৈনিক ভালো মন্দ জানার অধিকার আছে সবার